আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল পাউট founder of one pace Dhaka Bangladesh থেকে বলছি প্রতিদিনের মতো আজও একটি খুবই গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে চলে এসেছি আমরা প্রত্যেকটি ফাউন্ডার নেটসই ব্যাক অফিস ফলো করেছি ব্যাক অফিসে আমাদের মাঝে আমাদের সিও অ্যাসমোভারে স্যার তিনি আমাদের পপ অপে জানিয়ে দিয়েছেন সেখানে তিনি বলেছেন আপনি কি ঐতিহাসিক কোনো কিছুর অংশ হতে প্রস্তুত তিনি আরও বলেছেন যে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আকারের জন্য প্রস্তুত আজ থেকে শুরু আসলে আজ থেকে কি শুরু তিনি এ কথা দ্বারা কী বুঝিয়েছেন আসলে সেটা আমরা বুঝতে পারবো আজ বাংলাদেশ টাইম রাত এগারোটা বাজে আমাদের সেই কর্পোরেট ওয়েবিনারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রেকর্ড হতে যাচ্ছে আসলে প্রতিনিয়তই আমরা রেকর্ড করে যাচ্ছি আজকে আসলে তার চেয়ে আরও অনেক ভালো আরেকটি রেকর্ড করব শুধু সময়ের অপেক্ষা আসলে অ্যাশ মোবারে স্যার যে আমাদের মাঝে আজ কি কি দিবেন আসলে আমরা মিটিং উপস্থিত হতে হলেই সেটা বুঝতে পারবো আজ তিনি আমাদের মাঝে আরও অনেক কিছু শেয়ার করবেন যেগুলো শোনার জন্য আমরা প্রতিনিয়ত আগ্রহ হয়ে বসে থাকি আজ ইতিহাস গড়ার সেই দিন যেই দিনের অপেক্ষায় আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে আসছি আসলেও আজকে যে আমরা কি কি পাবো সেটা আসলে শুধু সময়ের অপেক্ষা মাত্র কয়েক ঘন্টা সময়ের ব্যবধান সেই জন্য আমরা সকলেই প্রস্তুত হয়ে থাকি আজকের ওয়েবিনারের আমাদের আশেপাশে যত ফাউন্ডার আছে প্রত্যেককে আমরা অংশগ্রহণ করতে বলি এবং সকলে মিলে আজকের ওয়েবিনারে যোগ দেই এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেই যেটা যেটা পেলে আমরা অনেক আনন্দিত হব খুশি হব সেটা নিশ্চয়ই আজকে পাব আমাদের ফার্স্ট পেইড প্রোডাক্ট ওকানেট সেটা আসলে আমরা কবে থেকে ভালোভাবে ব্যবহার করতে পারবো আমাদেরকে পুরোপুরিভাবে দিয়ে দিবেন সেটা আমরা হয়তো বা আজকে নিউজ পাবো আসলে কত তারিখ থেকে আমরা ওকানেট পাচ্ছি এবং আমরা ব্যবহার করব আমরা আর জুমে মিটিং করব না আমাদের ওকানেটের মাধ্যমে প্রতিদিন মিটিং করব সেটা আসলেও কবে থেকে শুরু হবে সেটা হয়তো বা আমরা আজকে নিউজটি পাব এবং তারই সাথে আরও অনেক অনেক নিউজ পাব সেই জন্য আমি সকলের উদ্দেশ্য বলছি আজকের মিটিংটি যেন কেউ মিস না করি কারণ আজকের মিটিংয়ে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আর কোনো দিন আমরা দেখতে পারবো না চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের ওয়েবিনারটি সেই জন্য আজকের ওয়েবিনারটি আমরা কেউ মিস দেব না অ্যাশ মুখারে স্যার আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে সেভাবে আমরা প্রতিটি মুহূর্ত সেভাবে আমরা চলব আমরা গত তিন তারিখে কিন্তু একটি রেকর্ড গড়ে গড়িয়ে ফেলছি কারণ বাষট্টি হাজার পার্টিসিপেন্ট নিয়ে একসাথে আমরা মিটিং করেছি কিন্তু আমরা আজকে সেই রেকর্ডটা ভেঙে যে কত দূর পর্যন্ত যেতে পারি সেটাই শুধু আমাদের দেখার সময় এসেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আবারও নেক্সট টাইমে আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসব সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ